বাপ্পি বাপ্পি এটা কিসের দাগ দেখছেন এটা কিসের দাগ নিশ্চয় এখানে বাঘ এসেছিল প্রায় রাত্রে এখানে বাঘের দেখা হয় ঠিক আছে কিন্তু কিসের দাগ সাগর পাড় এই যে এই যে প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বাঘ এসেছিল বাঘ ছাপ পায়ের ছাপ দেখছেন ওরা সিরিয়াল বাই সিরিয়াল তোলে যে পায়ের ছাপ এখানে মনে থাকাটা নিরাপদ না কারণ এখানে আরও যত যাই ততই জঙ্গল পায়ের ছাপ এই যে পায়ের ছাপ এই যে এখানে মনে হয় বাঘ এসেছিল বাঘ খুব ভয় করছে আমার এটা পুরোটাই জঙ্গল ওইদিকে যাওয়া যাবে না এদিকে যাওয়া যাবে না বাপ্পি ওইদিকে যাওয়া যাবে না দেখতে পাচ্ছেন ওটা কি ওটা কি দেখতে পাচ্ছেন বেশি দূর আর যাওয়া যাবে না আমরা এখন পার এসেছি অনেক পলিথিন এগুলো পরে আছে দেখতে পাচ্ছেন দেখেন এক মোট স্বপ্ন এসে রথ ছড়ালো পাপি এখানে মনে থাকা যাবে না কারণ এখানে যতই যাচ্ছি ততই বন জঙ্গলে ভরা যদি একটা বাঘ থাকেই আমি অবশ্য শুনেছি এখানে একটা বাঘের সন্ধান পেয়েছিল তারা কিন্তু বাঘটাকে এখনও দেখে নাই অবশ্য রাতের বেলায় নাকি তাকে দেখা যায় তো খুব ভয় করতেছে আমার আমি এখনও জঙ্গলে যাব না আপনাদের সাগর পাড়টা দেখাবো এই সাগর পাড় একটা জিনিস কি জানেন সাগর পাড়ে অনেক প্লাস্টিক বোতল পড়ে থাকে এই সাগর পাড় অনেক প্লাস্টিক বোতল পড়ে থাকে সাগর পাড়ের মনোরম দৃশ্যটা হচ্ছে এটাই আস্তে আস্তে বাপরে আস্তে এই পড়ে যাবো তো এখানে অনেক পাথর তো আমরা এসেছি সাগর পার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সাগর পার এই যে সাগর পাড়টা অনেক সুন্দর বাপি ওইটা কি ওইটা কি প্রিয় দর্শক ওই যে গাছের ভিতরে গাছের এটা কি চলো তো আমরা দেখে আসি ওটা কি ভয় করছে আমার তারপরেও এখানে মাছ আছে কি না না মাছ নেই আপনারা কি জানেন এই যে যখন জোয়ার আসে তখন জোয়ারের পানি যখন এখানে আসে যখন জোয়ারের পানি এই জায়গাতে পরিপূর্ণ হয় তখন এই জায়গাতে মাছ আটকে যায় তখন আবার জোয়ারের পানি নেমে যায় তখন মাছটা আটকে যায় তো এভাবেও কিন্তু মাছ মারা যায় আমরা <clears throat> অনেককে দেখছি এখানে মাছ মারতে এই যে প্লাস্টিক এগুলো সাগর পাড়ে এই পড়ে থাকে দেখতে পাচ্ছেন এখন সূর্য উঠতেছে পাপি পাখি আপনারা কি পাখি দেখতে পাচ্ছেন দেখেন পাখি উড়ে যাচ্ছে তার গন্তব্যে আমাকে দেখে অবশ্য সে উড়ে গেল তবে আমরা ভিতরে যাব না ভিতরে যাওয়া নিষেধ আছে ভিতরে শুনেছি একটা বাঘের সন্ধান পাওয়া গেছে তো ভিতরে না যাওয়াই বেটার আপনারা দেখতে পাচ্ছেন অনেক জঙ্গল আমি ওখানে যাব না কারণ ওখানে যাওয়া নিষেধ এখন দেখেন সুন্দর একটা দৃশ্য দেখেন পুরা মর্নিং আওয়ারটা এত সুন্দর বাপ্পি বিশ্বাস করো এখানে আমি এই মর্নিং আওয়ারটা দেখতে পাচ্ছি সাগর পার দেখো এটা সাগর পার এটা সাগর পার ঠিক এখান থেকেই সূর্যটা উঠছে আর সাগর পারে সবচেয়ে মজার বিষয় হচ্ছে সূর্য ডুবা এবং সূর্য উঠা এই দুইটাই সুন্দরভাবে স্পষ্টভাবে মানে খুব কাছ থেকে দেখা যায় আপনারা দেখতেই পাচ্ছেন খুব কাছ থেকে আমরা দেখতেছি খুব কাছ থেকে যখন সূর্যটা উদয় মানে উদয় হয় তখন আমরা ঠিক কাছ থেকে স্পষ্টভাবে সূর্যটা দেখতে পারি দেখেন আপনারা দেখেন সূর্যটা কতটা কাছে দেখেন সূর্যটা কত কাছে দেখেন ঠিক এইভাবেই সূর্যটা দেখতে পারি খুব কাছ থেকে আর এইদিকে তো সাগর পার কি একটা মনোরম যে দৃশ্য বাপ্পি এখানে আসা আমাদের খুব ধন্য হয়েছে কারণ আমরা এখানে আসছি খুব ভালো হয়েছে বাপ্পি এই সাগর পার পুরা সাগর এই সাগরটা পাড়ি দিতে চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগছে আমাদের নোয়াখালী থেকে এখানে আসা তো দেখতে পাচ্ছেন সাগরপাড়ের ওখানে যাওয়া যাবে না ভাবছি ওইখানেই আমি শুনেছি ওই যে ওই জায়গাটাই জঙ্গল ওই যে ওইটাই ওটাই নাকি বাঘের সন্ধান পাওয়া গেছে তবে আমি একটু কাছে যাব বাপি একটু কাছে যাই আমরা তুমি কি বলো জি ভাই যান সমস্যা নেই হ্যাঁ বাপি আমরা যাচ্ছি অবশ্যই আমরা কিন্তু কাছে যাব আমরা বেশি একটা ভিতরে ঢুকবো না কারণ যেহেতু নিষেধ আছে ওখানে পারমিশন যাওয়া নেই তাহলে আমরা ওখানে না যাই বেটার আমাদের দেখতেই পাচ্ছেন ওই যে ওই যে ওই যে ওইটাই ওখানে আর কি বাঘের সন্ধান পাওয়া গেছে তবে আমি যাব না ওখানে আপনাদের খালি কাছ থেকে দেখাচ্ছি এই যে খুব মর্নিং আউট এটা খুব একটা মনোরম দৃশ্য সাগর পার সাগর পার সাগর পার আর ঠিক হাতের বামি সূর্য কি সুন্দর ওয়েদার কি সুন্দর ওয়েদার এটা ন্যাচারাল ওয়েদার টাকায় থাকতে থাকতে আমরা এরকম ওয়েদার দেখতে পাই না অবশ্য উঁচু উঁচু দালানগুলোতে সূর্যের আলো যে রশ্মিটা দেখা যায় না ঠিক এরকম এই সূর্যটা আমরা যেরকম দেখছি ঢাকাতে ঠিক এরকম দেখা যায় না খুব কাছ থেকে টাকাতে দেখা যায় না কিন্তু এখানে খুব কাছ থেকে দেখতে পাচ্ছি বাপি তুমি কি দেখতে পাচ্ছ ওই যে গাছটাতে একটা পাখি বসে আছে ওই যে ওই যে ওই যে ওই যে দেখছো ওই যে ওই যে দেখছো কত বড় পাখিটা মেবি এটা কিন্তু শকুন মনে হয় অনেকে শকুন এখন তো শকুন বিলুপ্ত হয়ে গেছে বাপি তো এখন আমরা শকুন দেখতেছি তো দর্শক আমরা কিন্তু ওখানে আর যাবো না আপনারা দেখতে পাচ্ছেন ওখানে যাওয়া নিষেধ এই যে এই যে দেখছেন এই খুব কাছ থেকে উড়ে গেল পাখিটা খুবই সুন্দর একটা দৃশ্য পাখিটা তো আমার দিকে আসছে মনে হয় এখানে বেশি থাকা যাবে না এখানে বেশিক্ষণ থাকা যাবে না বাপি চলে যাই আমরা আচ্ছা প্রিয় দর্শক আমরা আছি এই পর্যন্তই অন্য কোনো জায়গা বা অন্য কোনো প্লেস নিয়ে আপনাদের সাথে হাজির হব আল্লাহ হাফেজ সুস্থ থাকেন ভালো থাকেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই মজার মজার ভিডিও পেতে নতুন কোনো জায়গা নিয়ে নতুন কোনো প্লেস নিয়ে আমি হাজির হব Mamnur Rashid discovery television twenty four থেকে আসসালামু আলাইকুম পাঁচ রক্ত নামাজ কায়েম করুন সুস্থ থাকুন সেই কামনাই করছি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ